এই মৃত্যুর মিছিলে এই মৃত্যুর মিছিলে কত শতলা চলে গেল এই মৃত্যুর মিছিলে কত বাবার লাশ গেল এখনো আছো তুমি আল্লাহকে ভুলে তুমি তো চলে যাবে মৃত্যুই মিছিলে তুমি তো চলে যাবে মৃত্যুই মিছিলে কত শতলা চলে গেল এই মৃত্যুর মিছিলে কত ভাইয়ের চলে গেল এই মৃত্যুর মিছিলে কত ভরে চলে গেল এখন তুমি আছো আল্লাহকে ভুলে তো চলে যাবে মৃত্যুর মিছিলে তুমি তো চলে যাবে মৃত্যুর মিছিলে বাহাদুরি এখনো তুমি মিথ্যে অভিনয় করেছ কত বাহাদুরি এমন একদিন আসবে তুমি এমন একদিন মৃত্যুর আসবে তোমার তুমি কি ভুলে গেলে তুমি কি ভুলে গেলে মৃত্যুর মিছিলে ছিলে কত শতলা চলে গেল এই মৃত্যুর মিছিলে কত ভাবলাস চলে গেল এখনো আমি আছি আল্লাহকে ভুলে আমি তো চলে যাবো মৃত্যু তোর মিছিলে আমি তো চলে যাব তোর মিছিলে এখনো বেছে আছি তোমার রঙে তোমার রঙে শুক্রিয়া শুক্রিয়া তোমারি কাছে তোমারি কাছে dünya